নমস্কার আজ থেকে আমরা পরিবেশন করতে চলেছি ভারতের প্রচলিত এবং ঐতিহাসিক গল্পমালা বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতির গল্পগুলি সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল এবং তার প্রথম বর্ণনা পাওয়া যায় কথা শরীর সাগর গ্রন্থে এই গল্পগুলির বাংলা অনুবাদ করেন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তবে আমরা এই কথামালাটি সংগ্রহ করেছি সেভেন ইন্ডিয়ান ক্লাসিক্সের বই থেকে গল্পের প্রধান চরিত্রে রাজা বিক্রমাদিত্য এবং বিতা এই অংশে রাজা বিক্রমাদিত্যের চরিত্রে অরিত্রকুঞ্জ যক্ষের চরিত্রে আদিত্যদেব সন্ন্যাসীর চরিত্রে বিদ্যুৎ দাস এবং সন্ন্যাসীর স্ত্রীর চরিত্রে ঈশিতা দাস পাঠ করছে গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি তিতলি মজুমদার শুরু করছি রাজা বিক্রমাদিত্যের কথা আজ থেকে প্রায় অনেক বছর আগেকার কথা তখন উজ্জয়িনী নামে এক নগর ছিল নগরটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি সেখানে বাস করত সব পণ্ডিত আর গুণী লোকেরা সেখানকার রাজার নাম ছিল গন্ধর্ব সেন তিনিও খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন মহারাজ গন্ধর্ব সেনের চার রানী ও ছয় পুত্র ছিল রাজকুমারীরা গুরুর কাছে শিক্ষা লাভ করে পণ্ডিত ও বিচক্ষণ হয়ে ওঠে কিন্তু রাজা গন্ধর্ব সেন হঠাৎ মারা যান তখন নিয়ম ছিল বড় পুত্র সিংহাসনে বসবে গন্ধর্ব সেনের বড় পুত্র শঙ্কু মহাসমরহে সিংহাসনে বসেন ছয় রাজকুমারের মধ্যে বিক্রমাদিত্য ছিলেন সবচেয়ে ছোট তার খুব সিংহাসনের বসার লোভ ছিল তাই তিনি চুপি চুপি শঙ্কুকে হত্যা করে নিজে সিংহাসনে বসলেন অবশ্য অন্যায় পথে সিংহাসনে বসলেও রাজা হিসেবে বিক্রমাদিত্য ছিলেন উপযুক্ত প্রথমেই তিনি রাজ্যের সীমা অনেকটা বাড়িয়ে নিলেন বিক্রমাদিত্যের সুনাম ছড়িয়ে পড়ল চারিদিকে একদিন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমি সকল প্রজার রাজা প্রজাদের সুখ দুঃখ দেখার ভার আমার অথচ আমি রাজপ্রাসাদে বেশ সুখেই দিন কাটাচ্ছি আমার লোকেরা প্রজাদের সাথে কেমন ব্যবহার করে তা একবার দেখা উচিত আমার যেমন ভাবা তেমনি কাজ তিনি রাজ্যের ভার তার ভাই ভর্তৃহরির হাতে দিয়ে ছদ্মবেশে দেশ ভ্রমণে বের হলেন বিক্রমাদিত্য বহু দেশ ঘুরলেন প্রজাদের সাথে আলাপ করলেন তাদের সুবিধা অসুবিধার কথা শুনলেন একদিন তিনি খবর পেলেন যে ভর্তৃহরি যার হাতে রাজ্যের ভার দিয়ে এসেছিলেন তিনি নাকি স্ত্রীর সাথে ঝগড়া করে রাজ্যপাট ফেলে বনে যোগ সাধনা করছেন এই খবর পাওয়া মাত্র বিক্রমাদিত্য উজ্জয়িনীর দিকে যাত্রা করলেন এদিকে হয়েছে কি দেবরাজ যখন দেখলেন যে উজ্জয়িনীতে কোনো রাজা নেই চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়েছে তখন তিনি এক যক্ষকে নগরের পাহারাদার হিসেবে পাঠালেন এই যক্ষ বিক্রমাদিত্যকে চিনত না সে দেখে গভীর রাতে একটা লোক নগরে ঢুকছে যক্ষ সাথে সাথে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করল এই আমায় না বলে কোথায় যাচ্ছিস নাম কি আমি এই নগরের রাজা নাম বিক্রমাদিত্য কিন্তু তুই জিজ্ঞাসা করবার কে দেবরাজ ইন্দ্র আমায় এই নগরের পাহারার ভার দিয়েছেন তার অনুমতি ছাড়া আমি তো তোকে এখন ঢুকতে দেব না আর তুই যদি সত্যি বিক্রমাদিত্য হোস তবে আমার সাথে যুদ্ধ কর যদি জিতিস তবেই নগরে ঢুকতে পারবি দুজনেই যুদ্ধের জন্য প্রস্তুত তাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো কিন্তু বিক্রমাদিত্যর সাথে কি যক্ষ যুদ্ধ করে পারে কিছুক্ষণ পরেই বিক্রমাদিত্য যক্ষকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসলেন যক্ষ হার স্বীকার করে বললেন মহারাজ আপনার পরাক্রম দেখে বুঝলাম যে আপনি যথার্থই রাজা বিক্রমাদিত্য দয়া করে আমাকে যদি এখন ছেড়ে দেন তবে তার বিনিময়ে আমি আপনার প্রাণ বাঁচাব <laughs> তোর প্রাণ এখন আমার হাতের মধ্যে আর তুই কিনা আমার প্রাণ বাঁচাবি মহারাজ আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি যেমন বলবো সেই মতো যদি কাজ করেন তবে দীর্ঘদিন রাজত্ব করতে পারবেন বল তোর কি বলবার আছে যক্ষ বলতে লাগল ভগবতী নামে এক নগর ছিল সেখানকার রাজার নাম চন্দ্রভানু চন্দ্রভানুর খুব শিকারের শখ ছিল মাঝে মাঝেই তিনি দলবল নিয়ে শিকারে বেরোতেন এমনই একদিন শিকার করতে করতে এক বনে গিয়ে দেখলেন এক সাধু মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে গাছের ডালে ঝুলে আছেন আশেপাশের গ্রামের লোকেদের কাছে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারলেন সাধু কারোর সাথে কথা বলেন এবং বহুকাল ধরে এমনভাবেই তপস্যা করে চলেছেন বাড়ি ফিরে এসে চন্দ্রভানু মনে মনে ভাবতে লাগলেন সত্যিই কি কঠোর পরিশ্রম করছেন ওই সাধু ওর তপস্যা যদি কোনোভাবে ভাঙা যায় তবে বেশ হয় পরদিন তিনি সারা রাজ্যে ঠেরা পিটিয়ে জানিয়ে দিলেন সাধুকে রাজসভায় নিয়ে আসতে পারবে তাকে এক লক্ষ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই নগরে একটি মেয়ে থাকত সে খুবই গরিব কোন রকমের দুবেলা খেতে পায় সে ভাবল যদি কোনো রকমে সাধুকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসা যায় তাহলে আর আমার কোনো অভাব থাকে না সে রাজার কাছে গিয়ে বলল মহারাজ আমি ওই সাধুকে বিয়ে করে ছেলে শুদ্ধ এখানে নিয়ে আস মহারাজের সম্মতি পেয়ে মেয়েটি তখনই বনের দিকে যাত্রা করল গিয়ে দেখল সাধু সেই একইভাবে পা ওপর দিকে মাথা নিচের দিকে করে ঝুলে আছেন সাধুর রোগা প্যাটকা চেহারা দেখে সে ভাবল এখন একে না জাগানোই ঠিক হবে সেখানে একটা কুটির তৈরি করে সে থাকতে লাগলো রোজ সে মোহন ভোগ রান্না করত আর একটু একটু করে সাধুর মুখে দিত বেশ মিষ্টি মিষ্টি লাগায় সাধুও তা খেয়ে ফেলতেন এইভাবে কিছুদিন মোহন ভোগ খেতে খেতে সাধু গায়ে জোর পেলেন চোখ মেলে তাকালেন তারপর গাছ থেকে নেমে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন কে তুমি একা একা এই বনে কি করছো আমি দেবকোন তীর্থ করতে বেরিয়েছি আপনার কঠোর তপস্য দেখে ভাবলাম কিছুদিন এখানে থেকে আপনার সেবা করব তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার আশ্রম দেখতে চাই মেয়েটি সাধুকে তার কুটিরে নিয়ে গেল আর খুব সেবা যত্ন করতে লাগলো সাধু তার মিথ্যা ছলনায় ভুলে তাকে বিয়ে করলেন এবং সেই কুটিরেই রয়ে গেল এক বছর পর তাদের খুব সুন্দর একটি ছেলে হল মেয়েটি তখন সাধুকে বলল আমার মনে হয় এবার আমাদের তীর্থে বেরোনো উচিত সাধু রাজি হল ছেলেকে সঙ্গে নিয়ে তারা রওনা হল মেয়েটি সাধুকে নিয়ে সোজা রাজসভায় এসে উপস্থিত হল দেখো মেয়েটি তার কথা রেখেছে সাধুকে বিয়ে করে ছেলে শুদ্ধ নিয়ে এসেছে প্রথমত ওকে এক লক্ষ মূল্য দেওয়া হোক এ কথা শুনে সাধু প্রচন্ড রেগে গেলেন ছেলেকে সেখানেই ফেলে রেখে তিনি বনের দিকে যাত্রা শুরু করলেন যেতে যেতে মনে মনে প্রতিজ্ঞা করলেন যে করেই হোক এই রাজার উপর প্রতিশোধ নেব আরো কঠোর তপস্যা করে সাধু আরো ক্ষমতার অধিকারী হলেন তারপর রাজা চন্দ্রভানুকে হত্যা করলেন এখানে গল্প শেষ করে যক্ষ বলল মহারাজ আপনি চন্দ্রভানু আর ওই যৌগী তিনজনে একই নগরে একই লগ্নে একই নক্ষত্রে জন্মেছিলেন আপনি রাজবংশে জন্মগ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হয়েছেন চন্দ্রভানু তেলির ঘরে জন্মগ্রহণ করেও ভগবতী নগরের রাজা হয়েছিলেন আর ওই যৌগী কুমোরের ঘরে জন্মেছিল কিন্তু যোগ সাধনা করে সে অনেক ক্ষমতার অধিকারী হয়েছে চন্দ্রভানুকে হত্যা করে সে তাকে বেতাল করে শ্মশানের এক সিরিজ কাছে ঝুলিয়ে রেখেছে এখন আপনাকে হত্যা করার চেষ্টায় আছে আপনি যদি তার হাত থেকে রেহাই পান তবে বহুদিন রাজত্ব করতে পারবেন এই বলে যক্ষ চলে গেল বিক্রমাদিত্য এসব কথা চিন্তা করতে করতে রাজপ্রাসাদে এসে পৌঁছালেন প্রজারা এতদিন পর তাদের রাজাকে পেয়ে তো মহা খুশি গোটা রাজ্যে খুশির জোয়ার ছড়িয়ে পড়ল রাজাও প্রজা পালন ও রাজ্য শাসন করতে লাগলেন